অপেকার পাহাড় বুঝি ফুরিয়ে এলো অমানিসারে আদার চিরে সূর্যোদয় হলো অপেকার পাহাড় বুঝি ফুরিয়ে এলো অমানিসারে আদার চিরে সূর্যোদয় হলো পাপীদের মাঝে এলো পাপীদের মাঝে এলো খুদা طلع البدر علينا وجب الشكر علينا مدعى لله داي طلع البدر علينا بسمية البلاد وجب الشكر علينا বারে বলো সারা মদিনারি বলি গলি মুনাবার বলো সারা মদিনারি বলি গলি নুরেরি ফলগু দ্বারা পুষ্প রাজি দিল ডালি নুরেরি ফলগু দ্বারা পুষ্প রাজি দিল ডালি মুনাবার বলো সারা মদিনারি বলি গলি নুরেরি ফলগু দ্বারা পুষ্প রাজি দিল ডালি পুষ্পরাজি দিল ডালি নতুন দিনের চন্দ্রে রাঙি নতুন দিনের চন্দ্রে রাঙি প্রেমের সুর তুলি প্রেমের সুর তুলি طلع البدر علينا بسنية البداء وجب الشكر علينا مدعا لله داعي طلع البدر علينا بسنية البداء وجب الشكر علينا مدعا لله داعي আসমান জমিনেতে বিশ্ব জয়ের বাজলো সানাই আসমান জমিনেতে বিশ্ব জয়ের বাজলো সানাই সিজিদায় পড়ে কত হাজার সাজার কেবিলা বানাই সিজিদায় পড়ে কত হাজার সাজার কেবিলা বানাই মানে জমিনে কেবিলা বানাই খুশিতে নাচে জান্নাতে খুশিতে নাচে হৃদয় ভুল বলি হৃদয় ভুল বলি طلع البدر علينا بسمية البداء وجب الشكر علينا مدعا لله داعي طلع البدر علينا بسمية البداء وجب الشكر علينا আল্লাহে দাঁড়ে খুশিতে চিরদিন মজলুমের দিল রৌশন খুশিতে চিরদিন মজলুমের দিল রৌশন সবারি মুখে মুখে আল্লাহ আহাদের মিশন সবারি মুখে মুখে আল্লাহ আহাদের মিশন খুশিতে চিরদিন মজলুমের দিল রৌশন شکرانہ گائلو تو دل نور جمالی پہ نور جمالي طلع البدر علينا من ثنية البدار وجب الشكر علينا ما دعا لله داعي طلع البدر علينا بسنية البداء وجب الشكر علينا مدعا لله داعي অপেকার পাহাড়ে বুঝি ফুরিয়ে এলো অমানিসারে আন্দার চিরে সূর্যোদয় হল অপেক্ষার পখরে বুঝি পুদিন যে এল অমানিসারে আন্দার চিরে সূর্যোদয় হল পাপীদের মাঝে এলো পাপীদের মাঝে এলো খুদার প্রেম ডালি খুদার প্রেম ডালি তালা আলে বদল আলাইনা إنسانية البدال وجب الشكر علينا ما دعا لله دالي طلع البدر علينا من ثنية البدال وجب الشكر علينا ما دعا لله دالي طلع البدر علينا من ثنية البدال وجب الشكر علينا ما مدعا لله داعي طلع البدر علينا من ثنية البداع وجب الشكر علينا مدعا